হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইন্যান্স থেকে আপনি আপনার কেনা কয়েন বা টোকেনটা সেল করবেন কয়েন বা টোকেনের সিগনাল ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলছে আপনি সেখান থেকে দেখে কয়েন বা টোকেন কিনতে পারেন তবে আমি সিগনাল দেওয়ার সাথে সাথে সেটা কিনে ফেলতে হবে এরকম নয় কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আপনি দেখার পরে সেটা নিয়ে রিসার্চ করবেন তারপর আপনার যদি মনে হয় ভালো তাহলে সেটা কিনবেন কারণ এখানে লাভ লস সবই আপনার সো এখন আমরা দেখতে চলেছি যে কিভাবে আমরা বাইন্যান্স থেকে কয়েন বা টোকেন সেল করব তার জন্য তো প্রথমে অবশ্যই আপনাকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি যে কয়েন কয়েনটা কয়েন বা টোকেন কিনেছেন সেই কয়েন বা টোকেনটাতে চলে আসতে হবে সেটা আসার জন্য মার্কেট অপশনে ক্লিক করবেন ঠিক মার্কেট অপশনে ক্লিক করার পরে উপরে সার্চ করবেন আজকে আমি যে টোকেনটার সিগনাল দিয়েছি এবং আমি নিজে কিনেছি সেই টোকেনটা হচ্ছে এস ওয়াই এস এটা ইউএসডিটি পেয়ারে আমি কিনেছি দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে এস ওয়াই এস ইউএসডিটি এইখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেল করব সেল করার জন্যে আমাদেরকে ঠিক বাই বাটনটার পাশে যে সেল বাটনটা আছে এই সেল বাটনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেস থেকে বাই করেছিলাম সেরকম একটা ইন্টারফেসে চলে আসবে এই যে বাই অপশন এখান এখন আমরা যে কী করবো সেল করব আমরা যেহেতু সেলে ক্লিক করেছি আমাদের সেল সিলেক্ট করা আছে এখান থেকে আপনি কি অ্যামাউন্টে সেল করতে চান আপনারা দেখবেন আমি যেখানে সিগনাল দিয়েছি সেখানে আপনি কত অ্যামাউন্ট হলে সেল করতে পারেন কত টার্গেটে তিনটে টার্গেট দিয়েছি আর যে কোনো একটা আপনি নিতে পারেন আমি এখান থেকে সেকেন্ড টার্গেটে সেল অর্ডার বসাবো সেল অর্ডার বসানোর জন্যে আপনাকে প্রথমে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে এই জায়গায় আপনি কত পরিমাণে কি পরিমাণ ইউএসডিটিতে এটা সেল করতে চান তো আমি সেকেন্ড টার্গেট যেটা দিয়েছি সেটা হচ্ছে টোয়েন্টি সেন্ট আমি টোয়েন্টি সেন্ট এখানে দিয়ে দিলাম টোয়েন্টি সেন্ট দিয়ে দেওয়ার পরে এখানে কত অ্যামাউন্টে সেল করব কি পরিমাণ টোকেন আমি সেল করব আমার যেটা কেনা আছে আমি সম্পূর্ণ সেল করব তার জন্য আমি হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করব একশো পার্সেন্টে ক্লিক করলে আমার যতটা টোকেন কেনা আছে সব এখানে সিলেক্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আটাশিটা কয়েন কেনা ছিল সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি আপনি চাইলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টও করতে পারেন এটা আপনার ইচ্ছা এখানে আপনি যখন কতটা কয়েন সেল করবেন এবং কি অ্যামাউন্টে সেল করবেন সেটা বসিয়ে দেবেন তখন আপনার এখানে আপনার সেল করার পরে কত অ্যামাউন্টের ইউএসডিটি আপনি পাবেন সেটা এখানে দেখিয়ে দেবে আমাকে দেখিয়ে দিয়েছে এসব কিছু করার পরে এখানে আপনার চাইলে লিমিট দিতে পারেন অর্থাৎ স্টপ লস দিতে পারেন আমি এই টোকেনটাতে স্টপ লস দিচ্ছি না পরবর্তীতে আমি যেটাতে স্টপ লস দেবো সেটা আমি স্টপ লস দেখিয়ে দেবো এসব কিছু করার পরে এখানে সেল এসওয়াইএস যে লেখাটা আছে এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমার একটা সেল অর্ডার বসে যাবে দেখতে পাবেন নিচে এখানে অর্ডার বুকে আমার কিন্তু সেল অর্ডার এখানে এটা বসে গেছে যখন প্রাইস এই অ্যামাউন্টে যাবে অর্থাৎ জিরো পয়েন্ট টোয়েন্টি সেন্টে যাবে তখন আমার এটা অটোমেটিক্যালি সেল হয়ে আমার অ্যাকাউন্টে ইউএসডিটিটা চলে যাবে এবং আমি চাইলে সেখান থেকে সেই ইউএসডিটি দিয়ে অন্য কোনো কয়েন বা টোকেন কিনতে পারবো এবং ইচ্ছা করলে সেটা উইথড্র করে সেলও করে দিতে পারবো টাকায় টাকায় কিভাবে সেল করবেন সেটা যদি জানতে চান কিভাবে আপনার ইউএসডিটিটা টাকায় রূপান্তর করবেন জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সম্পর্কে ভিডিও দিব আর যদি কোনো কিছু কোনো সমস্যা থাকে অথবা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো নিয়মিত সিগন্যাল প্রোভাইড করছি আমি যথাসম্ভব আমার সাধ্যমতো রিসার্চ করে আর চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের ইউনিভার্সিটি অফ ক্রিপ্টো নামক একটা গ্রুপ আছে আপনি চাইলে সেখানেও যুক্ত যুক্ত হতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কথা হবে নেক্সট ভিডিওতে